সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা গত লিসেনে আমরা মূলত ইমেল মার্কেটিংয়ের সম্পর্কে কথা বলতেছিলাম বা ইমেল মার্কেটিংয়ের এই নতুন কোর্সটা নিয়ে আমরা এগোতে যাচ্ছিলাম মাঝখানে আমি অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে আমি আর টুইটেরিয়াল আপলোড করতে পারি নাই তো আজকে আবার শুরু করলাম মোটামুটি আমি এখন সুস্থ আছি আপনাদের দোয়ায় এখন আজকের ক্লাসটা হবে আমাদের ইমেল মার্কেটিংয়ের মেলচিপের সাইন আপ তৈরি মানে সাইন আপ কেমনে করতে হয় সেটা আমরা দেখাবো এবং মেলচিপ বা ইমেল মার্কেটিংয়ের যে একটু চাহিদা আছে সেটা একটু মার্কেট প্লেসে দেখাবো দেখানোর পরেই আমরা মেলচিপ বা মেলচিপের সাইন আপ কীভাবে করতে হয় বা একটা আপনি ফ্রিতে কিভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন সেটা দেখাবো আশা করি সম্পূর্ণ ক্লাসটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন তো আমরা এখানে আমরা চলে আসছি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এটা ফাইবার আমরা জানি ফাইবার নামে পরিচিত এখানে অনেক আগে থেকেই এখানে সবাই জানতো এখানে পাঁচ ডলারের সার্ভিস সেল হয় কিন্তু এখন বর্তমানে এখানে কয়েক লাখ ডলার পর্যন্ত এখানে কিন্তু সার্ভিস সেল হয় তো এই মার্কেট প্লেসে আমরা কাজ করব আপনি চাইলে ফাইবার করতে পারেন আপওয়ার্ক করতে পারেন ফ্রিলান্সার করতে পারেন গুরুতে করতে পারেন পিপল পার আওয়ার করতে পারেন সেটা একান্তই আপনার ব্যাপার তো আমরা মূলত ফাইবার সহজ একটা মার্কেট প্লেস যেখান থেকে আপনি সহজেই কাজ করে পোর্টফোলিও তৈরি করে আপনি বড় এর থেকে বড় মার্কেট প্লেস হচ্ছে আপওয়ার্ক আছে সেখানে কিন্তু আপনি মুভ করে ফেলতে পারবেন বা নিজেই মুভ করতে পারবেন তো আমাদের প্রথম অবস্থায় আমরা যেহেতু নতুন সবাই তাহলে কি করতে হবে আমাদের প্রথমে নতুন যেহেতু তাহলে আমাদের নতুন যেগুলো সহজ মাধ্যম আছে যেমন এই ফাইবার মার্কেট প্লেস খুবই সহজ বোঝার জন্য খুবই ইজি তো এই মার্কেট প্লেসেই কাজ করতে হবে তো যেহেতু আমার আমরা নতুন এবং আমাদের চাই হচ্ছে সহজ মাধ্যম সেই জন্য আমাদের ফাইবার আছে নো প্রবলেম আপনারা ফাইবারে কাজ করতে পারেন তো এখানে একটা ফাইবারের সার্চ বার আছে এখানে আমরা লিখবো হচ্ছে মেল চিপ একটু আমি কাজটা মানে শুরু করার আগে আমি একটু আমাকে মেল চিপে যাব মানে মেল চিপ লিখে সার্চ করব এখানে আসলেই কীরকম কাজ আছে সেটা দেখার জন্য কারণ আমরা কাজ শেখার আগে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এখানে আপনারা বুঝতে পারবেন এতে আপনাদের শেখার একটু আগ্রহটা বাড়াবে এই জিনিসগুলো দেখালে তো দেখেন এখানে আমরা অন্য অন্য ক্যাটাগরিতে যদি আমি যাই এটা আমি দেখাবো আপনাদেরকে ধরেন আমি অন্য অন্য ক্যাটাগরিতে যাই ধরেন সাধারণত ধরেন একটা লোগো ডিজাইন করব ধরেন logo design logo logo design এই ক্যাটাগরি এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের একটা ক্যাটাগরি এখানে দেখেন আপনি যদি একটা এখন গ্রাফিক ডিজাইনে একটা লোগো ডিজাইনের বা লঘু লঘুর কাজ শিখে যদি এই মার্কেট প্লেসে আসেন তাহলে আপনার কম্পিটিশন হবে এক লক্ষ পঁচানব্বই হাজার তিনশত পঁচানব্বইটা মানুষ আপনার কিন্তু বা আপনার সার্ভিস কিন্তু আপনার সাথে প্রতিযোগী বা আপনার আপনার সাথে কন্টিনিউ কিন্তু আপনার সাথে প্রতিযোগিতা করবে তো আপনাকে বুঝতে হবে আপনি যে কাজগুলো শিখতেছেন সে কাজগুলো যে মার্কেট প্লেসে কী পরিমাণ চাহিদা আছে আর আপনার প্রতিযোগী কীরকম এখন যদি আপনি নতুন একটা সার্ভিস আপনি ফাইবার সম্পর্কে কোনো কিছু জানেন না মার্কেট প্লেস অভিজ্ঞতা লো এখন যদি আপনি দুই লাখ মানুষের সাথে প্রতিযোগিতা করতে আসেন যে আমি ফাইবারে কাজ নিব তাহলে কিন্তু আপনার জন্য বুঝতেই পারতেছেন বিশাল একটা কিন্তু মানে বাধা হয়ে দাঁড়াবে কিন্তু এখানে দেখেন আমরা যখন ইমেল মার্কেটিং বা মেল চিপ লিখে আমি সার্চ করলাম তখন কিন্তু সার্ভিস চলে আসলো চার হাজার চারশো আটানব্বইটা কোথায় দুই লক্ষ মানে এর উপরের টি নাই মানে পঁচানব্বই হাজার তিনশো পঁচানব্বইটা এই সার্ভিস দিয়ে এক লাখ পঁচানব্বই হাজার যে এখানে পাঁচ হাজার সার্ভিসও কিন্তু এখানে নাই আর উপরেরগুলোও তো নাই এখানে ঠিক আছে তো দেখেন এখানে এইগুলো সার্ভিস এবার যদি আমরা অনলাইনটা দেখি তাহলে আপনার প্রতিযোগী হবে অনলি ছয়শো আঠারো জন মানুষ এখানে আপনি যদি আমাদের গাইডলাইন মতো মানে আমাদের কথাবার্তা অনুযায়িত যদি আমাদের পুরা ক্লাসটা দেখে যদি গিক পাবলিশ করেন আশা করি আপনার গিক এক থেকে দুই তিন পেজের ভিতরে পাবেন ইনশাল্লাহ তো আপনাকে যেটা করতে হবে অবশ্যই আপনাকে ক্লাসগুলো কন্টিনিউ করতে হবে আর আমি মনে করি এটা এখন সম্ভব মানে অনেকটাই সম্ভাবনাপূর্ণ একটা সার্ভিস হতে যাচ্ছে কারণ এই সার্ভিসগুলো ফাইবারে খুব একটা নাই আর চাহিদাও দেখেন যেহেতু এখানে লেভেল টু সেলার আছে লেভেল টু সেলার আছে আবার এখানে কিছু কিছু টপ রিলেটেড সেলারও আছে এই যে দেখেন একটা টপ রিলেটেড সেলাবর সেলারও আছে এখানে কী লেখছে I will design and set up Mailchimp email template একটা মেলশিপের জন্য মেলশিপ দিয়ে একটা ইমেল মানে ইমেল মার্কেটিংয়ের জন্য একটা ট্যাম্পলেট তৈরি করবে বিনিময় তিনি নিতেছে কত পাঁচচল্লিশ ডলার এই কাজটা কিন্তু কোনো কোডিংয়ের প্রয়োজন হবে না আমি আগেও বলছি আর ইমেল মার্কেটিং কাকে বলে মেলশিপ কিভাবে কাজ করে এগুলো এখন আপাতত আমি এতগুলো ডিটেলসে বলার কোনো প্রয়োজন বোধ মনে করতেছি না কারণ হচ্ছে আপনার ক্লাসের ভিতরে সব কিছু বুঝতে পারবেন যে কোনটার কাজ কী কীভাবে কাজ করতে হয় সব এ টু জেড আপনারা দেখতে পারবেন তো ডিটেলসে বলার কিছু নাই আমি শর্টকাটে আপনাদের শুধু আমি যতটুক না জানলে নয় জাস্ট ততটুকুই আমি জানানোর চেষ্টা করতেছি তো দেখেন এখানে এখানে এরকম একটা সার্ভিস দিয়ে কিন্তু তিনি টপ রিলেটেড সেলার হয়ে গেছে এবার যদি আমি সেলার ক্যাটাগরিতে দেখি দেখি সেলার ক্যাটাগরি দেখেন এখানে লেভেল টু আছে পাঁচশো পঁচিশ লেভেল অন আর নিউ সেলার আছে তিন হাজার লেভেল টু আছে চারশো টপ রিলেটেড আছে একত্রিশটা মানে একত্রিশ জন তার মানে কি এখানে কিন্তু এই কাজগুলো করেই কিন্তু তারা কিন্তু এখানে টপ রিলেটেড সেলার হয়েছে এমনি এমনি কিন্তু হয় নাই তার মানে এই কাজটা যদি আপনারা করেন তাহলে মোটামুটি এখান থেকে আপনারা ভালো পজিশনে যেতে পারবেন যদি আপনি ভালোভাবে এই কাজটা শিখে করতে পারেন দেন ওকে যাই হোক আমরা অনেক কথা বললাম আপনাদের একটু কয়েকটা কাজ দেখাই একটু যদি আমি এই সার্ভিসটা দেখাই দিই কতগুলো কাজ চলতেছে আর কি চারটা কাজ রানিং আছে এই একটা সার্ভিসে এই একজন level two seller Fiverr choose করছে তার কাজ চলতেছে ছয়টা মানে এখানে টুকটাক তিনি ভালোই কাজ করতেছে এখানে কিন্তু ইমেল ট্যাম্পলেট ডিজাইন করে কিন্তু তিনি কয়েক লক্ষ টাকা ইনকাম করে ফেলছে মিনিমাম এখান থেকে তিনি বিশ তিরিশ লক্ষ টাকা ইজিভাবে ইনকাম করছে আর দুই সালে কিন্তু এখানে ফাইবার মার্কেট প্লেসে কিন্তু তারা আসছে তো আপনিও যদি এরকম এখানে লেগে থাকেন আশা করি আপনিও এরকম পজিশনে চলে আসতে পারবেন তো যাই হোক আমরা এখন মেলচিপের অ্যাকাউন্ট করব তো আমরা চলে যাব হচ্ছে মেল এখানে আপনারা লিখবেন একটা জিমেল লাগবে আপনাদের মেলচিপ অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই জিমেল কিভাবে তৈরি করতে হয় এগুলো দেখানোর প্রয়োজন নাই আপনারা আশা করি জিমেল তৈরি করতে পারবেন ঠিক আছে আমি একটা জিমেল ওপেন করে রাখলাম আপাতত একটা ভ্যালিড জিমেল লাগবে তো আমি এখানে লিখবো হচ্ছে মেল চিপ মেল চিম চিম চিম ডট কম ওকে এল চিম ডট কম লিখলেই হবে সাইন আপ করার জন্য তো এখানে অনেকগুলো আছে দেখেন নিচের দিকে মেলচিপ ডট কম লেখা আছে এখানে আপনি ক্লিক করবেন আপনারা ক্লিক করার পর এখানে দেখেন এটা হচ্ছে মেলচিপের ড্যাশবোর্ড বা ইন্টারফেস এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা তৈরি করতে হবে আর এখন অনেকটুকু আপডেট আগের থেকে অনেকটাই আপডেট হয়ে গেছে মেলচিপ আগের মতন নেই তো এখন দেখেন এখানে আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে একদম রিয়েল আর এখানে কিছু প্রাইসিং দেওয়া আছে যদি আপনি মনে করেন যে আপনি এই প্রাইসগুলো নিয়ে কাজ করবেন বা আপনার বিজনেস আছে যদি আপনার বিজনেসটাকে বড় করতে চান বা ডেভেলপমেন্ট করতে চান তাহলে আপনাকে অবশ্যই একটা প্যাকেজ চুজ করতে হবে নয় প্রিমিয়াম নয় স্ট্যান্ডার্ড এগুলোতে স্ট্যান্ডার্ডের এগুলোতে নিয়ে আপনাকে কাজ করতে হবে তো এখানে মোটামুটি আমরা প্রথম অবস্থায় ফ্রি দিয়েই ট্রাই করব যেহেতু আপনার আমরা সবাই নতুন তো আমরা ফ্রিতে ট্রাই করি তো ফ্রিতেই সাইন আপ করবেন এখানে দেখেন সাইন আপ টু ফ্রি আমরা ফ্রিতেই এটা নিব তো আমরা এখানে ক্লিক করার পর এখানে একটা ইমেল চাবে এবং একটা পাসওয়ার্ড চাবে ইউজার নেম চাবে তো আমরা অবশ্যই এটা আমাদের সঠিকটা দিবেন দেওয়ার পর আমরা এটা কপি করলাম কপি করে আমার জিমেলটা আমি এখানে দিয়ে দিলাম এবং একটা ইউজার নেম দিয়ে দেওয়ার ট্রাই করি আমি ধরেন আমার একটা ইউজার নেম হচ্ছে ধরেন একশো উনিশ এটা হচ্ছে আমার একটা ইউজার নেম দিয়ে দিলাম এবং এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে আমি একটা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এটা অবশ্যই কিন্তু আপনাকে বড় হাতের লেটার নাম্বার তারপরে কোমা হাইপেন সবই থাকতে হবে আর কি মিশ্রিত পাসওয়ার্ড থাকতে হবে তাহলে কিন্তু আপনাকে অ্যাকাউন্টটা মানে নিবে অ্যাকাউন্ট তৈরি করতে দিবে তো এটা এটা করে দেওয়ার পর তো এটা আমরা সম্পূর্ণ করার পর আমরা এবার এখান থেকে এসে সাইন আপে ক্লিক করে ফেলবো আমরা এখান থেকে সাইন আপ ক্লিক করে ফেলি ওকে এখানে বলতেছে আমাদের একটা চেক ইউর ইমেল অ্যাড্রেস এখানে আমাদের একটা ম্যাচেজ চলে গেছে মানে ভেরিফিকেশন একটা লিঙ্ক চলে গেছে যেখানে আমরা ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা মূলত অ্যাক্টিভ হয়ে যাবে আমরা এটা চেক করে নেই তো এখানে দেখেন লেখা আছে মেলচিপ নতুন আসছে এটা হচ্ছে মেলচিপের অ্যাকাউন্ট তো এখান থেকে বলতেছে অ্যাক্টিভ করতে অবশ্যই আমরা এটা অ্যাক্টিভ করে দিব দেখি অ্যাক্টিভ করার পরে কি হয় অ্যাক্টিভে ক্লিক করলাম তো ক্লিক করার পর ওকে বলতেছে let's great this show on this road okay আমরা অবশ্যই এটা রবট না I am a not a robot আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে আমাদের এখানে হয়তো ক্যাপচা আসতে পারে তো ক্যাপচাটা পূরণ করতে হবে দেখি আমাদের বলে দিচ্ছে যে আমরা রবট না এটা নেয় নাই সমস্যা নাই আবার বলতেছে এখানে প্ল্যানের কথা আমাদের প্ল্যান লাগবে না আমরা জিরো ডলারেই মানে আমরা কোনো টাকা ইনভেস্ট করব না আমরা জিরো ডলারে আবার নেক্সট করে ফেলবো তো আমরা নেক্সট করার পর এখানে আমাদের একটা নাম দিতে বলবে আমি একটা নাম আমাদের দিয়ে দিলাম আপনার নাম দিতে পারেন আপনার কোম্পানির নাম দিতে পারেন আপনার ফোন নাম্বার দিতে পারেন এগুলো ফোন নাম্বার অপশনাল এটা দিলেও হবে না দিলেও হবে কোনো সমস্যা নেই আপনার বিজনেস নামটা দিয়ে দিবেন এমনি যদি আপনার বিজনেস থাকে তো আর যদি না থাকে আপনার ফ্যামিলি অথবা আপনার বন্ধু বান্ধব আপনার আদার্স যে কোনো মানুষ থাকতে পারে বাইরের তো তারা বিজনেস নাম ওইখান থেকে দিয়ে দিতে পারেন এটাতে কোনো কিছু ম্যাটার করে না তো আমরা এখান থেকে এটা করার পর আমরা কন্টিনিউতে ক্লিক করব আমাদের যেহেতু হয়ে গেছে এটা কমপ্লিট করা এবার এখানে বলতেছে আমাদের অবশ্যই একটা অ্যাড্রেস দিতে হবে address your add your address আমাদের অ্যাড্রেসটা দিতে হবে আমার অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম এখান থেকে এখানে যদিও অ্যাড্রেস অপশনাল ছিল ওকে আমরা এটা দিয়ে দিলাম সব কিছু আপনারা সেমভাবে দিয়ে দিবেন এখানে দেখেন কিছু অপশন দেওয়া আছে এতটুকু পর্যন্ত তারপরে আমরা আসলে ফিনিশ করে ফেলতে পারবো তার আগে নয় তো আমরা এটা করে ফেলার পরে আমরা এবার কন্টিনিউতে ক্লিক করব ক্লিক করার পরে tell your about your contact okay এটার মানে হচ্ছে tell your about as of contacts এর মানে হচ্ছে আপনার কতগুলো মেল অ্যাড্রেস আছে সেটা আপনাকে এখান থেকে দিতে হবে আমার যেহেতু কিছু একটা আছে আমি আপাতত দিয়ে দিলাম এটা আপনি নো দিতেও পারেন যদি তো আমরা আপাতত এটা দিয়েই কন্টিনিউ করে ফেলি তো তো এখানে বলতেছে ইমপ্রুভ ইউর বিজনেস আর যে কোনো একটা ডোমেন হোস্টিং দিতে মানে দেওয়ার পর ওয়েবসাইট একই জায়গায় চলে আসছে ওকে এটা আমরা এখানে চলে আসবো এখানে চাইলে আপনি আপনার ওয়েবসাইট দিতে পারেন আমি একটা দিয়ে দিলাম দিয়ে এবার কন্টিনিউ করে ফেলি help your okay best experience for your product okay do you sell product or service online তুমি কি তোমার প্রোডাক্ট এবং সার্ভিস মানে সেল করতে চাও অনলাইনের মাধ্যমে তোমার কোনটা এখান থেকে কোনটা তুমি সেল করতে চাও ওকে এখানে প্রোডাক্ট হতে পারে আমার যেহেতু আমি চাচ্ছি আমার প্রোডাক্ট হবে যদি আপনার প্রোডাক্ট হয় প্রোডাক্ট দিবেন সার্ভিস হলে সার্ভিস দিবেন বোট যদি দুইটাই হয় দুইটাই দিবেন আর যদি কোনো কিছু না হয় তাহলে নেক্সট নিচেরটা দিবেন এটা ওকে আমরা যেহেতু সার্ভিস চাচ্ছি আমরা এটা সার্ভিস দিয়ে দিব সার্ভিস বোধ ওকে দুইটার একটা দিলেই হইলো ওকে আমি দুইটাই দিয়ে দিলাম আর এখান থেকে ই কমার্স স্টোর ওকে আমি দুইটাই টিক করে দিলাম টিক করে এবার কন্টিনিউ করে ফেলবো আপনারা আপনাদের মতো করতে পারেন নিউলি বলতেছে you are ready to go আর নিউলি রেজিস্টার্ড মানে ecommerce new list okay continue আমরা কন্টিনিউ করে ফেলি এটা আমাদের লাগবে না আপাতত আমরা কিন্তু সম্পূর্ণ আমরা এখন করে ফেলছি ঠিক আছে এখন এইটুকুই হচ্ছে আমাদের প্রথম অবস্থায় কাজ তার এটা হচ্ছে আমাদের মোটামুটি আমাদের কিন্তু সাইন আপটা কমপ্লিটলি হয়ে গেছে তো আরও কিছু সেট আছে ভিতরে আমরা এগুলো পরবর্তী ক্লাসগুলোতে আমরা দেখব আমি চাচ্ছি না ক্লাসটা লং করতে নেক্সট ক্লাসে আমরা সমস্ত ড্যাশবোর্ড সম্পর্কে জানব কিভাবে কিভাবে কাজ করতে হয় সব কিছু জানব আর আশা করি আপনাদের এই ক্লাসটা খুবই হেল্পফুল হবে তো সবাই ক্লাসটা করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট লেসনে